দাঁড়িয়ে আছে একটি মুহূর্ত হলুদ হলুদ হয়ে রয়েছে কলেজের দেওয়াল এখন কোনো বাতাস নেই গাছের পাতারা নড়ে না অবায়বীয় আকাশ আমরা দাঁড়িয়ে আছি খুব কাছাকাছি বলো যদি কিছু বলার থাকে এই মুহূর্তে চোখে চোখ রেখে কিংবা না রেখেও এই ম্লান মুখে যদি একটু হাসি উপহার দিতে চাও তাহলে তা দাও এখনই এই ক্ষণিকে দুঃখী মানুষটাকে এখুনি আমি মুছে যাব এই মুহূর্তটি থেকে বলো যদি কিছু বলতে চাও চোখে চোখ রেখে কিংবা না রেখেও শেষ বাড়ির মতো হারিয়ে যাচ্ছে কিছু অতীত হলুদ দেওয়ালগুলি দমবন্ধ পাতা ভরা গাছেরা মেঘলা নামের পৃথিবী ভরা বিষণ্ন শব্দটি আর